হ্যালো বন্ধুরা রয়্যাল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এখন আপনাদের সামনে আরবি ভাষা নিয়ে কিছু কথা বলবো যারা আরব রাষ্ট্রে ইচ্ছুক এবং বর্তমানে প্রবাসে আছেন কিন্তু আরবি ভাষা শিখতে খুব সমস্যা হয় অনেক বছর হয়ে গেছে প্রবাস জীবন তারপরও আরবিতে কথা বলতে পারেন না তাদের জন্য ভিডিওটি খুব উপকারী তাই আরবি ভাষার ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আনা আনা আনা এর বাংলা হচ্ছে আমি হচ্ছে আমি ইন্তা ইন্তা মানে তুমি মানে তুমি ইন্তা মানে তুমি মানে তুমি হুয়া হুয়া মানে সে মানে সে হুয়া মানে সে সে কে ফাহালুকা ফাহালুকা এর মানে হচ্ছে কেমন আছেন আছেন উত্তরে বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে ভালো মিন মিন মানে কে তাল তাল মানে হচ্ছে আশা আশা হেনা হেনা মানে এখানে এখানে রোহ রোহ রোহ মানে যাওয়া মানে যাওয়া রোহ রোহ মানে যাওয়া মানে যাওয়া খালাস খালাস মানে হচ্ছে শেষ শেষ খালাস এর বাংলা হচ্ছে শেষ সুগল সুগল মানে কাজ তাইব তাইব মানে ঠিক আছে ঠিক আছে তাইব মানে ঠিক আছে ঠিক আছে জীব জীব জীব মানে দেওয়া দেওয়া জীব মানে হচ্ছে দেওয়া দেওয়া শিল শিল মানে লওয়া নেওয়া দুটাই দুটাই ওয়াহেদ ওয়াহেদ মানে হচ্ছে এক তিন মানে হচ্ছে দুই তিন মানে দুই তালাতা তালাতা মানে তিন তালাতা এর অর্থ হচ্ছে তিন আরবা আরবা মানে চার খামসা খামসা মানে পাঁচ চিত্তা চিত্তা মানে ছয় ছয় সাবা সাবা মানে সাত সাত তামানিয়া তামানিয়া মানে হচ্ছে আট আট তামানিয়া মানে আট মানে তিসা তিসা মানে নয় নয় আশারা আশারা আশারা মানে দশ সাওয়া সাওয়া মানে হচ্ছে একসাথে একসাথে সেম সেম সেম এর মানে হচ্ছে একই একই আউয়াল আউয়াল মানে আগে আগে আউয়াল মানে হচ্ছে আগে আগে বাদিন বাদিন মানে হচ্ছে পরে পরে আলিহীন আলিহীন মানে হচ্ছে এখন আলিহীন মানে এখন এখন সোয়াইয়া মানে হচ্ছে অল্প অল্প যে আদা যে আদা মানে হচ্ছে বেশি বেশি যে আদা মানে বেশি মানে বেশি মুদির মুদির মানে হচ্ছে ম্যানেজার মুদির মানে ম্যানেজার ম্যানেজার উফিল উফিল মানে হচ্ছে মালিক মালিক উফিলের অর্থ হচ্ছে মালিক মালিক মহল মহল মানে হচ্ছে দোকান মহল এর অর্থ দোকান বাকালা বাকালা মানে হচ্ছে মুদি দোকান বুফিয়া বুফিয়া এর মানে হচ্ছে চায়ের দোকান মাতাম মাতাম মানে হচ্ছে খাবার হোটেল বন্দুক বন্দুক মানে আবাসিক হোটেল বন্দুকের অর্থ হচ্ছে আওয়াজ কঠিন সোরা সোরা সোরা সোরা মানে হচ্ছে তাড়াতাড়ি সোয়াইয়া সোয়াইয়া এর মানে হচ্ছে আস্তে আস্তে আস্তে সবর সবর মানে হচ্ছে ধৈর্য ধরা ধৈর্য ধরা মাফি মাফি মানে হচ্ছে নেই